হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য একটা খুব এক্সাইটেড নিউজ নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনারা যারা বেবি ডগি হোল্ডার আছেন অথবা বেবি ডগি কিনেছেন বিভিন্ন ওয়ালেটে কিনে রেখে দিয়েছেন ট্রাস্ট ওয়ালেটে হোক বা গেডডাটাইতে হোক যে কোনো ওয়ালেটে আপনারা যারা কিনে রেখে দিয়েছেন এক্সচেঞ্জ অথবা ওয়ালেটে আপনাদের জন্য একটা সুখবর রয়েছে এই সুখবরটা বেবি ডগি আর্মির টুইটার হ্যান্ডেলে টুইট করা হয়েছে এবং আপনারা জানেন বেবি ডগি আর্মির টুইট বেবি ডগির যে ভেরিফাইড অফিসিয়াল পেজ রয়েছে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে রিটুইট করা হয় অর্থাৎ আমরা বেবি ডগি আর্মির টুইট বিশ্বাস করতেই পারি সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমি আপনারা এখন স্ক্রিনে যে সাইটটা দেখতে পাচ্ছেন আনমাইনেবল ডট কম যে টোকেনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে আনমাইনেবল লেখা আছে যে সাইটটা এই সাইটটাতে আমাদেরকে বেবিডগের রিওয়ার্ড দেওয়া হবে এখান থেকে আমরা বেবিডগি মাইনিং করতে পারবো আপনারা যদি কাজ করেন তাহলে ওয়ান বিলিয়ন মিলিয়ন বেবিডগি এখান থেকে আর্নিং করে নিতে পারবেন কত আর্নিং করতে পারবেন সেটা নির্ভর করবে আপনার কাজের উপরে কাজ তেমন কিছুই নয় এখানে দিনে একবার আসতে হবে ব্যালেন্স চেক করতে হবে আর হচ্ছে এখান থেকে আমি কাজটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি আপনারা সেই মতো এখনই শুরু করুন সাইটটা এখনও পে করছে আমার কয়েকজন ফ্রেন্ড অলরেডি পেমেন্ট পেয়েছে আপনারাও হয়তো যদি কাজ করেন তাহলে পেমেন্ট অবশ্যই পাবেন তবে এইসব সাইট যে কোনো সময় স্ক্যাম করতে পারে আপনারা একটু দ্রুত করার চেষ্টা করবেন যতক্ষণ সাইট সাইটটা পেমেন্ট করছে তার মধ্যে আমাদেরকে কাজ করে পেমেন্ট নিয়ে রাখতে হবে তো এখানে কাজ করার জন্য প্রথমে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এখন যে ইন্টারফেসটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এই যে রেফারেল লেখাটাতে ক্লিক করে দেবেন রেফারেল লেখাটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনারা হচ্ছে গেট ইউর রেফার কোড এই এই লেখাটাতে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার বেবি ডগি অ্যাড্রেস অর্থাৎ আপনি যে ওয়ালেটে বেবি ডগি হোল্ড করেছেন সেই ওয়ালেট থেকে আপনার বেবি ডগি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন আমি আমার ট্রাস্ট ওয়ালেটে বেবি ডগি রেখেছি আমি সেখান থেকে আমার অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি তো ট্রাস্ট ওয়ালেট থেকে আমি আমার বেবি ডগিটা কপি করলাম কপি করে নিয়ে আসার পরে এখানে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা ঘরটাতে ক্লিক করে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে এই ঘরটাতে পেস্ট করে দিতে হবে আমি এখানে আমার অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এই পাশের যে সার্চ আইকন আপনারা দেখতে পাচ্ছেন এই সার্চ আইকনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলেই কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার মাইনিং স্টার্ট হয়ে যাবে এবং আপনাকে আপনার যে ড্যাশবোর্ড আছে সেটা দেখাবে আমরা একটু নিচের দিকে যদি যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাইনিং হিস্টোরি দেখাচ্ছে আমার এখানে এখনও জিরো বেবি বেবি ডগি রয়েছে আমি যখনই আমার বেবি ডগি অ্যাড্রেসটা দিয়ে কমপ্লিট করলাম জাস্ট এটুকু কাজ করলেই আমার হচ্ছে বেবি ডগি মাইনিং শুরু হয়ে যাচ্ছে আপনাদেরও একইভাবে শুরু হয়ে যাবে তারপরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে এটা বাধ্যতামূলক নয় তবে যদি আপনি করতে পারেন আপনার এখানে মাইনিং যে স্পিড আছে আছে স্পিডটা বেড়ে যাবে সেটা হচ্ছে এখানে একটু নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেফার কোড নামে একটা অপশন রয়েছে এই যে রেফার কোড এটা আপনারা সবাই পাবেন আপনাদের ইন্টারফেসে যখন আপনি অ্যাড্রেস দেওয়ার পরে এইরকম ইন্টারফেস যখন ওপেন হবে একটু নিচের দিকে গেলেই রেফার কোড অপশনটা পেয়ে যাবেন এখান থেকে রেফার কোডে ক্লিক করবেন রেফার কোডে ক্লিক করার পরে আপনি আপনার রেফারেল কোডটা পেয়ে যাবেন এই এখানে রেফারেল কোড এবং লিঙ্ক সবই আপনি পেয়ে যাবেন এইটা হচ্ছে রেফারেল কোড এবং এই যে নিচে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা হচ্ছে রেফারেল লিঙ্ক এটা রেফারেল লিঙ্ক এটা রেফার রেফারেল কোড আপনি যেটা হোক যেটা দিয়ে হোক আপনার ফ্রেন্ডদের শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ডদের ফ্রেন্ডরা যদি আপনার রেফারেল লিঙ্ক ব্যবহার করে অথবা কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করে তাহলে আপনার মাইনিং স্পিড বেড়ে যাবে এবং আপনি খুব দ্রুত উইথড্র অ্যামাউন্ট অ্যাচিভ করতে পারবেন ওয়ান মিলিয়ন হলেই আপনি এখান থেকে যে কোনো ওয়ালেটে উজ্জ্ব নিতে পারবেন তো সময় নষ্ট করবেন না এই ধরনের সাইট কতক্ষণ থাকবে কতক্ষণ পেমেন্ট করবে এটা কেউ শিওর বলতে পারে না দ্রুত শুরু করে দিন যদি আপনি রেফার করতে পারেন ভালো খুবই ভালো আর না পারলেও কোনো সমস্যা নেই মাইনিং শুরু করুন এখান থেকে উজ্জ্ব নিন এবং এইরকম ফ্রি ফ্রিতে ইনকাম করার টিপস সুযোগ না ছাড়াই ভালো আর এ ধরনের টিপস যদি পেতে চান রিয়েল সাইটের কারণ আমি ফ্রি ইনকামের যেসব টিপস দিয়ে থাকি সেগুলো আমি নিজে আগে রিসার্চ করি তারপরে তার সত্যতা পেলে আমি হচ্ছে আমার টেলিগ্রামে আগে শেয়ার করি তারপরে হচ্ছে ভিডিও তৈরি তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে থাকি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই জন্য এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন এবং সেই সাথে আমাকে টুইটারে ফলো করতে পারেন ফেসবুকে গ্রুপে যুক্ত হতে পারেন এই সব কিছুর লিঙ্ক আপনারা নিচে পেয়ে যাবেন আর সেই সাথে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই সুখবরটা হচ্ছে আপনাদের জন্য আমি একটা ব্লগ সাইট নিয়ে এসেছি যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় সমস্ত রকম গ্রাফিক্স ডিজাইন এডিটেবল এবং এছাড়াও সেখান থেকে আপনারা বিনামূল্যে বিভিন্ন ধরনের ওয়ার্ড ফাইল পেয়ে যাবেন যেমন আপনাদের প্রয়োজনীয় সিবি বা এই ধরনের যা কিছু দরকার হয় এবং সেখানে কিছু প্রিমিয়াম সফটওয়্যার রয়েছে কিছু প্রিমিয়াম অনলাইন আর্নিংস কোর্স রয়েছে বিভিন্ন ধরনের এগুলো সব আপনারা সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এগুলো সবই আমি অর্থের বিনিময়ে কালেক্ট করেছি এবং আপনাদের জন্য ফ্রিতে প্রোভাইড করছি যাতে আমাদের দেশের ভাই বোনেরা দর্শক বন্ধুরা ফ্রিতে কাজ শিখতে পারে এবং অনলাইন ইনকাম করতে পারে তো আপনারা সাইটটাতে যেতে পারেন এবং সেখানে ভিজিট করে আপনার প্রয়োজনীয় যা কিছু সেটা আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন সাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আজকে এই পর্যন্তই পর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন